নেম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিএনএন টেক টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে দেখাবো আপনারা ফ্রিতে কিভাবে রিয়াল ফেসবুক ফলোয়ার নিয়ে আসবেন প্রতিদিন আনলিমিটেড ফলোয়ার সেটা হচ্ছে নো বুস্টিং কোনো কিছু করা লাগবে না এবং কোনো টাকা খরচ করা লাগবে না সমস্ত কিছু ফ্রিতে চলে আসবে তো প্রথমে আমি হচ্ছে শুরুতেই আপনাদেরকে দেখাবো যে আমরা এরকম হচ্ছে ফেসবুক পেজে কিভাবে সরাসরি আমরা পেজকে ফলো করে বা হচ্ছে ফেসবুক আইডি যেটাই হোক এটা হচ্ছে যে আমরা ফলোয়ার নিয়ে আসব তো আমি দেখাবো যে কিভাবে আজকে আমরা এরকম ইন্টারফেস করে আমরা ফলোয়ার নিয়ে আসব তো আমরা সরাসরি বেশি কথা বলবো না আমরা সরাসরি সেখানে চলে যাব এর মাঝে একটা কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন যারা যারা আমার কাছে দেখতে পারতেছেন এবং শুনতেছেন তাদের কাছে একটাই হচ্ছে রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং আমার হচ্ছে যে আপনারা বেশি বেশি করে শেয়ার দেবেন তো আমি প্রথমে হচ্ছে গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা হচ্ছে যে এখানে লিখব হচ্ছে কিংডম লাইক এনজি কিংডম লাইক এই যে চলে আসছে কিংডম লাইক আপনারা এইটা লিখবেন এই যে এইটা কিংডম লাইফ চলে আসছে তো আমি যেহেতু আমার আগে থেকে দেওয়া ছিল আমি এখানে ক্লিক করলাম সরাসরি হচ্ছে লাইকস হবে kingdom kingdom likes kingdom kingdom kingdom like হ্যাঁ আমি যে কিংডম লাইক সার্চ দিলাম তো হচ্ছে আমাদের এই যে এইটা আপনাদের হচ্ছে দেখাবো যে মূলত হচ্ছে এই এই এই ইন্টারফেসটা কিংডম লাইক হচ্ছে এই যে এই ইন্টারফেসটা যে এইটা রয়েছে এখানে তো আমি যে এখানে ক্লিক দিলাম আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন যেহেতু আমার আগে থেকে করা ছিল সেক্ষেত্রে আমার এরকম ইন্টারফেস চলে আসছে তো আমি নতুন করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা আপনারা নতুন করে কিভাবে খুলতে পারবেন অবশ্যই আপনারা অপেক্ষা করুন আমি আপনাকে দেখাচ্ছি আর কি নতুন করে তো ভিওর্স আমি যখন হচ্ছে ওখানে ক্লিক করলাম সরাসরি আমার এরকম একটি পেজ চলে আসবে আবার লিঙ্কে ক্লিক করার পর এখানে পেজ আসবে আমরা রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পর আমরা হচ্ছে ইমেল জিমেল বসাই দিব তো আমি জিমেল বসাই দিচ্ছি এখানে তারপর আমরা আপনার নিজের নিজের মন মতো হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমি যেমন ওয়ান ওয়ান টু টু এরকম পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড হচ্ছে বসাই দিবেন তবে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি আসলে দেখার ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি এটা তো তারপরে আপনারা যেটা কাজ সবচেয়ে হচ্ছে সবচেয়ে যে কাজটা সবচেয়ে হচ্ছে আপনার আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্স কাজ সেটা হচ্ছে যে আপনার যে কাজটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্স সে কাজটা হচ্ছে যে এ দেখাচ্ছি আমি আমি পাসওয়ার্ডটা বসে দিচ্ছি এই যে এই যে যেটা হয়েছে রোবোটিকের যে বিষয়টা এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্স আপনারা এখানে টিকমার্ক করে দিবেন টিকমার্ক যদি না হয়ে থাকে তো টিকমার্ক করে দিবেন তারপরে আপনারা এই যে রেজিস্টারে ক্লিক করে দিবেন এই যে রেজিস্টার আছে রেজিস্টারে সাইন আপে ক্লিক করবেন আমি সাইন আপে ক্লিক করে দিলাম তো কী হয়েছে register it's simple and free email already has been taken তো আমার কি করবে আমি সরাসরি যে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে আমি সরাসরি ইমেল অ্যাড্রেসে চলে গেলাম গিয়ে হচ্ছে আমি দেখতে পাবো এই যে আমার এখানে হচ্ছে যে চলে আসছে অলরেডি হচ্ছে এই যে কিংডম কি লেখা আসছে এই যে এখানে এখান থেকে আমরা সরাসরি হেয়ারে ক্লিক করবো এই যে হেয়ার যে অপশনটা রয়েছে আমরা এই হেয়ারে ক্লিক করব হেয়ারে ক্লিক করলে আমরা সরাসরি যে ইন্টারফেসটা পাবো আমরা তখন সরাসরি চলে যাব হচ্ছে যে এখানে আমাদের আচ্ছা সরাসরি দেখাবে যেতে হয় যে সরাসরি আমাদের তখন এরম একটা ইন্টারফেস চলে আসবে তখন আমরা কি করব আমাদের যে জিমেলটা দেওয়া আছে আমরা সেটা দেব দেওয়ার মতো আমরা সরাসরি এটা বসাই দিব দিলে অলরেডি আমাদের এটা হচ্ছে হয়ে যাবে যেহেতু আমার দুইটা হচ্ছে আমি নতুন আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে করতেছিলাম তো সেক্ষেত্রে যে সরাসরি এইভাবে চলে আসবে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে সরাসরি আপনারা এই যে এই জায়গাটা পাবেন হচ্ছে পঞ্চাশ পয়েন্ট এই জায়গাটা আপনারা পাবেন পঞ্চাশ পয়েন্ট আমি যেহেতু এর আগে থেকে করতে চাই আমার এখানে বাইশ পয়েন্ট দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পয়েন্ট বৃদ্ধি পাবে এবং এখানে কিভাবে আপনারা নতুন করে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করাবেন এবং কিভাবে আপনারা এটা ফ্রি ফলোয়ার পাবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে যেতে হবে সরাসরি যখন আপনার পেজটা আগে আগে মূল কাজ হচ্ছে আমার পেজটা সেট আপ নেওয়া কোন জায়গায় আমি আগে কিভাবে কোথায় কোন আইডি দিয়ে করবো যে এইখানে যে ইয়ে আছে প্লাস অপশন আছে এই প্লাস অপশানে গিয়ে আমরা ক্লিক করবো আমি যে প্লাস অপশানে ক্লিক ক্লিক করে দিলাম এখানে টাইপ টাইপ যে এখানে যে ঘরগুলো রয়েছে দেওয়া থাকবে টাইপ ফেসবুক পেজ লাইকস তো হচ্ছে যেহেতু আমার ফলোয়ারদেরকে আমি ফলোয়ার দিলাম কান্ট্রি এখানে ওয়াল ওয়াইড দেওয়া আছে আপনি চাইলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন টাইটেল অলওয়েজ লাগবেন ফলো মি এটা অলওয়েজ অলওয়েজ ফলো মি লাগবেন পেজ ইউআরএল আছে আপনারা যে আপনাদের যেটা যেটা পেজ সেটা সেটা পেজ ইউআরএল দেবেন টোটাল টোটালটা আনলিমিটেড করে দিবেন আপনারা ডেইলিটাও আনলিমিটেড করে দেবেন এই যে একটা ব্যাপার হচ্ছে আপনারা এইখানে বারো করে দেবেন তাহলে প্রতিটা <clears throat> আপনাদের প্রতিটা হচ্ছে লাইকের জন্য বারো পয়েন্ট করে সরি ফলোয়ারের জন্য বারো পয়েন্ট করে কাটবে তারপর সাবমিট দেবেন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাল্লাহ তো হচ্ছে আমার রেজিস্ট্রেশন আগে থেকে করা ছিল আবারও হয়েছে তো আপনারা যে এখন আপনারা কিভাবে এখান থেকে পয়েন্টটা বাড়াবেন আমি সেটা দেখাচ্ছি আপনারা এই যে লাইক আপনার লাইক যে অপশনটা আছে আপনার এই লাইক অপশানে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনাদের ইয়া পারবে আচ্ছা এই যে লাইক অপশানে আমি ক্লিক করলাম করার পর আপনারা ক্লিক করবেন হচ্ছে এই ফেসবুক ফলোয়ার্সে ফেসবুক ফলোয়ার্সে ক্লিক করার পর দেখাচ্ছি এখানে দেখেন চলে আসছে এই যে লাইক যে আছে follow we get ten points আপনারা এই যে লাইকে ক্লিক করে দিবেন এখানে ইন্টারফেসটা হচ্ছে যে এখানে সার্ভারটা মাঝে মাঝে কিন্তু সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আমরা সেক্ষেত্রে আমরা ব্যাক করলাম ব্যাক করার পর আমরা চলে যাব কোথায় যে আবার লাইকে যাব গিয়ে আমরা এই যে ফেসবুক যে লাইক আছে আমরা ফেসবুক লাইকে ক্লিক করলাম ফেসবুক লাইকে ক্লিক করার পর আবারও সেমভাবে আসছে আমরা যে আমাদের এই পেজটা কিন্তু মাঝে মাঝে সমস্যা হবে কারণ এই পেজটা হচ্ছে অত স্ট্রং এখনও পেজ তৈরি করে নেই কারণ মেবি হচ্ছে এখানে অনেক ঝামেলা হয় আমিও বারবার করে দেখেছি ঝামেলা হয় কিন্তু দেখা যাচ্ছে যখন আমার নেটের সমস্যা থাকে তখন এরকম দেখায় আবার নতুন করে এই যে হয়ে যাচ্ছে এখন কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে আমি এই যে দেখেন আমার ওখানে কত ছিল আমি কিন্তু এটা লাইট হয়ে গেছে আমি কিন্তু এটাকে লাইট দিয়ে দিছিলাম তো হচ্ছে এটা যেহেতু আমার লাইক চলে লাইক আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার আর কিছু করার দরকার নেই তো আপনারা এখানে যে অপশনটা পাবেন এখানে সরাসরি আপনারা একটা অপশান পাবেন এই যে কনফার্ম এই যে কনফার্ম অপশানটা চলে আসছে কনফার্ম হলে টেন পয়েন্টস পাবেন আপনারা টেন পয়েন্ট গিয়ে ওই ওখানে হচ্ছে যুক্ত হয়ে যাবে তো এইভাবে আপনারা যত পয়েন্ট বৃদ্ধি করবেন ততই কিন্তু আপনাদের হচ্ছে যে ইয়ে বেড়ে যাবে হচ্ছে আপনারা ফলো বাড়তে থাকবে আরেকটা কথা হচ্ছে হয়তো বা ফলোটা আমরা সঙ্গে সঙ্গে পাবেন না একটু একটু সময় নেবেন আপনারা একটু সময় নিয়ে করবেন এখানে হচ্ছে যে আমি অত সময় দিচ্ছি না যেহেতু হচ্ছে যে আচ্ছা আপনারা দেখতে পাবেন আরেকটা কথা হচ্ছে যে আপনারা যখন এখান থেকে আপনারা বিশেষ করে আরও একটা টেকনিক আছে ফলো হচ্ছে আপনার পয়েন্ট বাড়ানোর সেক্ষেত্রে আপনার এই যে যে এই যে এই যে এটা আছে এই যে এই মাইকের মতো যে চিহ্ন ইয়াটা আছে এখানে ক্লিক করবেন করলে দেখা যাবে যে যে কী লেখা আছে earn point by referring your friend মানে প্রতি ফ্রেন্ড রেফার করলে আপনাকে একশো পয়েন্ট পার পয়েন্টে দিবে তো হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে five percent of point when you refer by any points package গেটটা ফাইভ পার্সেন্ট গেট দেখাচ্ছে তো আপনারা যে এখানে লিঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা করে নেবেন তারপরে যে কালেক্ট বোনাস থাকবে আপনার সেই কালেক্ট বোনাসে ক্লিক করলে অবশ্যই সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি অবশ্যই সবাই আপনারা বুঝতে পারছেন বিষয়টা এখান থেকে হচ্ছে আপনারা ফ্রি ফ্রি এখানে কোনো টাকা লাগবে না এবং ফ্রি ফ্রি আপনারা এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের আইডি বা পেজের ফলো নিতে পারবেন তো যারা যারা আবারও বলতেছি আপনার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন हमने बेल आइकन क्लिक लाइक दिया হচ্ছে আমার বেশি বেশি শেয়ার করে দিবেন আর আশা করি অবশ্যই আপনারা ভিডিওটা বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে আমার বিভিন্ন মাইনিং সাইট নিয়ে কথা বলা রয়েছে এখানে আপনারা অবশ্যই আমার আইডিটা ঘুরে আসতে লাগবেন বিভিন্ন মাইনিং সাইট আছে ফ্রি ক্রিপ্টো মাইনিং সাইট বর্তমান হচ্ছে বিশ্বে এখন মাইনিং বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিশেষ করে আমাদের যে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে এখন ফ্রি মাইনিংটা অনেক চলতেছে আমরা যারা সাতোশি কোর করেছি অলরেডি কিন্তু সাতোশি কোর অ্যানাউন্সমেন্ট চলে এসেছে এরপরে যারা ক্যাটাস্টার করতেছে আলফা করতেছে বোটেক করতেছে নির্মা করতেছি আমরা এবং এর সঙ্গে সঙ্গে আমরা যারা বিভিন্ন ধরনের মাইনিংয়ের কাজ করতেছি আপনারা চালাই যাবেন অবশ্যই আশা করি আমরা খুব দ্রুত সফল হয়ে যাবো ইনশা আল্লাহ তো আশা করি সবাই ভালো আছে ভালো থাকবেন এবারে আমি শেষ করে দিচ্ছি সবাইকে আবার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম